দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত সবচেয়ে জটিল প্রযুক্তি আয়ত্তে আনার ঘোষণা দিল ইরান তেল রপ্তানির ব্যাপারে আশাবাদী হওয়ার খবর জানালেন তেলমন্ত্রী আফগানদের মাধ্যমে আফগানিস্তানের নিরাপত্তা নিশ্চিত হতে হবে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে বললেন ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট রাইসি বাংলাদেশে করোনায় মৃত্যুতে আবারও রেকর্ড বাড়ল বিধিনিষেধের মেয়াদ হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুকে মানুষ হত্যা বলল জেএসটি এবং সহিংসতা ও হত্যা গান্ধীজির ঘাতক গডসের হিন্দুত্ববাদী ভাবনার এক অভিন্ন অঙ্গ অভিযোগ ভারতের মেম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির আসসালামু আলাইকুম বন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের প্রধান brigadier general Ali Reza Sabahi Fard বলেছেন আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত বিশ্বের সবচেয়ে জটিল প্রযুক্তি তাদের হাতে রয়েছে তিনি আজ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিদর্শনের সময় কথা বলেন তিনি আরও বলেছেন ইরানের বিজ্ঞানীরা আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত সর্বাধুনিক প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছে এসব প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করা হয়েছে সাবাহি ফার্দ বলেন আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের পথেও অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এবং এর ফলে বিমান প্রতিরক্ষা বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে তিনি বলেন ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক শক্তির সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তিনি আজ ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা ইউনিট পরিদর্শনের সময় সর্বশেষ সাফল্য নিয়েও কথা বলেন ইরানের তেল উৎপাদন দৈনিক দুই লাখ ব্যারেল বাড়াতে পারলে দেশের আয় দুই হাজার বিলিয়ন ডলার বাড়বে বলে খবর দিয়েছেন ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে তিনি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আমরা খুব সহজে দৈনিক ষাট লাখ ব্যারেল তেল উৎপাদন করতে পারি যা দেশের জন্য দুই হাজার বিলিয়ন ডলার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা এনে দিতে পারবে জাঙ্গানে বলেন ফার্সি চোদ্দশো সাল বা দু খ্রিস্টাব্দ নাগাদ ইরানের পক্ষে প্রায় ত্রিশ বিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব যার অর্থ অতিরিক্ত দুই হাজার বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় ইরানের তেলমন্ত্রী বলেন এই আয় দিয়ে আমরা প্রযুক্তিগত দিক দিয়ে নতুন যুগে প্রবেশ করব আমাদের জিডিপি বৃদ্ধি পাবে এবং মাথাপিছু আয়ও বেড়ে যাবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার অল্প কিছু সময়ের মধ্যে তেল রপ্তানির দিক দিয়ে ইরান আবারও নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন প্রতিবেশী দেশ আফগানিস্তানের নিরাপত্তা শুধুমাত্র সেদেশের জনগণের মাধ্যমে নিশ্চিত হতে হবে বিদেশি সেনা উপস্থিতি এ অঞ্চলে কেবল নিরাপত্তাহীনতা বৃদ্ধি করবে বলেও তিনি মন্তব্য করেন রাইসি রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন এ সময় তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট বলেন আফগানিস্তানের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নিরাপত্তা আফগানদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে হবে টেলিফোন আলাপে পাক প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন কূটনীতিকে আফগান সংকট সমাধানের শ্রেষ্ঠ উপায় হিসেবে বর্ণনা করে ইমরান খান বলেন বর্তমান পরিস্থিতিতে কূটনীতি বা সংলাপ সহজ হবে বলে মনে হয় না তিনি ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট রাইসির সঙ্গে অচিরেই সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা খালেদ মিশাল বলেছেন দখলদার ইসরায়েলের সঙ্গে বন্দী বিনিময় ইস্যুটির কোনো অগ্রগতি হয়নি তবে প্রতিরোধ সংগ্রামীরা জানে দখলদার ইসরায়েলের হাত থেকে কিভাবে বন্দি মুক্ত করতে হয় তিনি আরও বলেন ফিলিস্তিনিরা ডিল অব দ্য সেঞ্চুরির মতো ষড়যন্ত্র ও শেখ জাররা নিয়ে অপতৎপরতা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে পেরেছে অন্যান্য ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে সম্প্রতি দখলদার ইসরায়েল ঘোষণা করেছে হামাজ যে সংখ্যক বন্দির মুক্তি চাচ্ছে সেটা গ্রহণযোগ্য নয় বন্দির সংখ্যা কমাতে হবে তবে হামাস দখলদার ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে দখলদার ইসরায়েল অন্য ইস্যুগুলোকে বন্দি বিনিময়ের সঙ্গে সম্পর্কযুক্ত করার চেষ্টা করছে যা গ্রহণযোগ্য নয় এবং কেবলমাত্র বন্দির বিনিময়ে বন্দি মুক্তি দেওয়া হবে বাংলাদেশের একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে চার করোনা রোগের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল এক বিবৃতিতে বলেছে শুধুমাত্র অক্সিজেনের অভাবে হাসপাতালে রোগীর মৃত্যু জাতির জন্য বেদনাদায়ক ও লজ্জাজনক এই মৃত্যু মা মানুষ হত্যার সামিল বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান অক্সিজেন সংকটে পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা রোববার দুপুর বারোটা থেকে সোমবার দুপুর বারোটার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে স্বজনেরা জানিয়েছেন পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডাক্তার সালে মোহাম্মদ আলীও বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বে থাকা একজন সিনিয়র চিকিৎসক বলেছেন সংক্রমণ বাড়তে থাকায় পাবনা হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ছে হাসপাতালে এসেও রোগীদের বাইরে থেকে অক্সিজেন সংগ্রহ করতে হচ্ছে তাতেও সংকট কাটছে না ঠিকমতো অক্সিজেন সরবরাহ করতে না পারায় রোগীরা মারা যাচ্ছেন হাসপাতালে মৃত রাশিদা বেগমের বড় ছেলে মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন তার মাকে রোববার দুপুরে ঠান্ডা জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে সদরের করোনা ইউনিটে ভর্তি করানো হয় শুরু থেকেই অক্সিজেন সংকট ছিল বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে দশ বার বলার পরও মায়ের জন্য একটি অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি অবশেষে অক্সিজেন সংকটেই মায়ের মৃত্যু মৃত্যু হলো তিনি জানান এ সময় হাসপাতালের প্রতিটি রোগী কষ্ট পাচ্ছিল অক্সিজেনের অভাবে তার সামনে আরও তিনজন রোগীর মৃত্যু হয়েছে এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার এক যৌথ বিবৃতিতে বলেছেন শুধুমাত্র অক্সিজেনের অভাবে হাসপাতালে রোগীর মৃত্যু জাতির জন্য বেতনাদায়ক ও লজ্জাজনক বাংলাদেশে করোনায় গত চব্বিশ ঘন্টায় একশো চৌষট্টি জনের মৃত্যুর রেকর্ড হয়েছে এ সময় নয় হাজার নয়শো চৌষট্টি জনের করোনা শনাক্ত হয়েছে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন পনেরো হাজার উনত্রিশ জন মোট করোনা শনাক্ত হয়েছে নয় লাখ চুয়ান্ন হাজার আটশো একাশি জন এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে চোদ্দ জুলাই রাত বারোটা পর্যন্ত বহাল করা হয়েছে আজ এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ দেশে করোনা সংক্রমণ ও এতে মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় গত এক জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ সাত জুলাই বুধবার মধ্যরাতে তা শেষ হবে এরই মধ্যে পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় দেশব্যাপী কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দেয় করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শ কমিটি ভারতের People's Alliance for Gupkar Declaration Gupkar জোট কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনর্বহাল করার পর সেখানে বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছে সম্প্রতি ভারত সরকার জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য উদ্যোগ নিয়েছে আজ গুপকার্যর জানিয়েছে গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বদলীয় বৈঠকের ফলাফল দেখে তারা হতাশ হয়েছেন জম্মু কাশ্মীরে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার মতো আত্মবিশ্বাস বৃদ্ধির উপায়ের অভাব হতাশাজনক জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনর্বহালের পরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হোক দু সালের পাঁচ আগস্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অধিবাসীদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত তিনশো সত্তর ধারা ও পঁয়ত্রিশ এ ধারা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার এরপরেই সেখানে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় গ্রেপ্তার হন বহু রাজনৈতিক নেতা কর্মী ভারতের মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন কাপুরুষতা সহিংসতা ও হত্যা গান্ধীজির ঘাতক গডসের হিন্দুত্ববাদী ভাবনার এক অভিন্ন অঙ্গ আর প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে ওয়াইসি আজ ওই মন্তব্য করেন বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম ভারতের মজলিসে ইতেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন কাপুরুষতা সহিংসতা ও হত্যা গডসের হিন্দুত্ববাদী ভাবনার এক অভিন্ন অঙ্গ মুসলিমদের গণপিটুনি দেওয়াও সেই ভাবনারই ফল আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাবে ওয়াইসি আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় ওই মন্তব্য করেন ভারতের জাতির জনক গান্ধীজিকে হত্যা করেছিল উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শের নাথুরাম গডসে গতকাল রোববার এস প্রধান মোহন ভাগবত এক অনুষ্ঠানে বলেছিলেন যে বা যারা গোরক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে আক্রমণ করছে তারা হিন্দুত্বের বিরোধী মোহন ভাগবতের মতে গরু একটি পবিত্র প্রাণী কিন্তু রক্ষার কারণে যারা গণরস তৈরি করে অন্যকে আক্রমণ করছে তারা হিন্দুত্ব থেকে বিচ্যুত হচ্ছেন এ প্রসঙ্গে মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেন আলিমুদ্দিনের হত্যাকারীকে কেন্দ্রীয় মন্ত্রী ফুলের মালা পরিয়ে দেন আখলাকের হত্যাকারীর মৃতদেহের উপরে দেশের জাতীয় পতাকা দিয়ে দেওয়া হয় আসিফের হত্যাকারীর সমর্থনে মহাপঞ্চায়েত ডাকা হয় সেখানে বিজেপির মুখপাত্র জানতে চান আমরা কি হত্যাও করতে পারি না ওয়াইসি বলেন এস এর ভাগবত বলেছেন গণপিটুনি প্রদানকারীরা হিন্দুত্ব বিরোধী এরপরে ওয়াইসি গরু রক্ষাকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী তথাকথিত গোরক্ষকদের গণপিটুনিতে বিভিন্ন সময়ে মুসলিমদের হত্যার ঘটনা প্রসঙ্গে বলেন এই অপরাধীরা গরু ও মোষের মধ্যে পার্থক্য জানে না কিন্তু জুনায়েদ আখলাক পাহেলু রাকবর আলিমুদ্দিনের নামই হত্যা করার জন্য যথেষ্ট ছিল বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দোহা চুক্তিতে উল্লেখিত তারিখের পর আফগানিস্তানে থেকে যাওয়া পশ্চিমা সেনাদেরকে দখলদার হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে তালেবান তালেবান মুখপাত্র সোহেল শাহিন ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন তিনি বলেছেন রাজধানী কাবুল দখল করার কোনো অভিপ্রায় তালেবানের নেই কিন্তু কোনো বিদেশি সেনা এমনকি কোনো সামরিক ঠিকাদারও এই নগরীতে থাকতে পারবে না শাহিন বলেন দোহা চুক্তি লঙ্ঘন করে যদি কোনো পশ্চিমা সেনা আফগানিস্তানে থেকে যায় তাহলে আমাদের নেতারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কাতারের রাজধানী দোহায় দু সালে তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোট তবে সেই সঙ্গে গণমাধ্যমে এ খবরও বেরিয়েছে যে সব সেনা প্রত্যাহার না করে বরং হাজার খানিক মার্কিন সেনাকে আফগানিস্তানে মোতায়েন রাখা হবে এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক এরিয়ান বলেছেন নিরাপত্তা বাহিনীকে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নেওয়ার অর্থ তালেবানের হাতে বিভিন্ন জেলার পতন নয় তিনি বলেছেন নতুন নতুন জেলা দখলের যে দাবি তালেবান করে যাচ্ছে তা সঠিক নয় বরং আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে এক জেলা থেকে অন্য জেলায় সরিয়ে নেওয়া হচ্ছে মাত্র তিনি একে কৌশলগত অবসরণ বলে দাবি করেন আফগানিস্তান থেকে বিজেপি সেনা প্রত্যাহার শুরু হওয়ার একই সময়ে দেশটিতে তালেবানের হামলা নজিরবিহীনভাবে বেড়ে গেছে গেছে দেশের বিভিন্ন স্থানে তালেবানের হাতে একের পর এক জেলার পতন হচ্ছে আফগান সরকার তালেবানের হাতে জেলাগুলোর পতনকে কৌশলগত অবসরণ বলে দাবি করলেও তালেবান এরই মধ্যে দেশটির চারশো জেলার মধ্যে একশো একশো ছিয়াত্তরটি জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে আজারবাইজানের রাষ্ট্রীয় তেল সংস্থা সোকার বলেছে তারা প্রায় নিশ্চিত যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে কাস্পিয়ান সাগরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রতিষ্ঠানটির মুখপাত্র ইব্রাহিম আহমাদব বলেছেন কাশ্মীর সাগরের জনমানবহীন একটি দ্বীপে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে বলে